ভোজ্য তেলের দাম বেড়ে যাওয়ায় স্যালাইন পদ্ধতিতে পরোটা ভাজছেন ঠাকুরগাঁওয়ের এক হোটেল ব্যবসায়ী এমন কৌশলে তিনি নিজেও সাশ্রয়ী হচ্ছেন এবং পরোটার দাম বৃদ্ধি না করে ক্রেতাদের ধরেও রাখছেন স্যালাইন পদ্ধতি দেখতে ও সেই সাথে পরোটা খেতে অনেকেই ভিড় জমাচ্ছেন তার হোটেলে বোতল থেকে স্যালাইনের কর্ডের মাধ্যমে সরাসরি রান্নার পাত্রে ফোটা ফোটা তেল ঝরছে সেখানে এই পদ্ধতি কাজে লাগাচ্ছেন ঠাকুরগাঁও সদরের হোটেল ব্যবসায়ী আব্দুল হামিদ জানান হঠাৎ বাজারে সয়াবিন তেলের দাম বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কেননা বাড়াতে হবে খাবারের দাম কিন্তু দাম বাড়ালে ক্রেতাও কমে যাওয়ার শঙ্কা রয়েছে তেলের দামে লাগাম দেওয়ার ক্ষমতা নেই ঠিকই কিন্তু ব্যবহারে মিতব্যয় হওয়ার চেষ্টা তো করাই যায় সাশ্রয়ের ভাবনা থেকে স্যালাইন পদ্ধতিতে পরোটা ভাজার সিদ্ধান্ত নেন আব্দুল হামিদ বাজারে তেলের দাম বেশি তো তার জন্য এটা করছি কিন্তু আমাদের পরোটার দাম তো বাড়েনি এটা আমি চিন্তা করছি তেল কোনবা কম খায় আর কি ওই পলিসি বাইর করেছি আর কি এই পদ্ধতিতে তেলও লাগছে অনেক কম মনে করতে আড়াইশো পরোটা ভাজতে আমার তেল যায় দুই লিটার আড়াই লিটার লিটার আগে আর এখন আমার মনে করছে দেড় লিটার তেলে আমার হয়ে যায় আমরা অন্য জায়গায় দশ টাকা করে পরোটা খাচ্ছি কিন্তু এখানে আসে আমরা পাঁচ টাকা করে পরোটা খাচ্ছি অন্যান্য হোটেলে আমি শুনতেছি যে তারা এই পদ্ধতি চালু করবেন এবং বেশ ভালোভাবে একটা সারা জাগানো একটা পদক্ষেপ তিনি হাতে নিয়েছেন খুচরা ব্যবসায়ীরা জানান চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না তারা অনেক কোম্পানি বন্ধ রেখেছে সরবরাহ তেল তো আপনার মনে করেন যে কার কথা স্টকে নাই যেমন ইয়ে নাই আপনার রূপচন্দা নাই বসুন্ধরা নাই ওরা স্টকে নাই অথচ কথা সত্যি বলছে কিছুদিন আগে দিয়েছে দু লিটার দিয়ে তার আগে দিয়েছে পাঁচ লিটার জেলা প্রশাসন বলছে বাজারে ভোজ্য তেলের কোনো সংকট নেই কোনো ধরনের সংকট নেই আমরা জনগণকে আশ্বস্ত করছি যে জনগণ এ ব্যাপারে সতর্ক থাকে কোনো গুজবে যেন কান কেউ না দেয় ঠাকুরগাঁওয়ে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে একশো আটষট্টি থেকে একশো সত্তর টাকায় আমিন বাবু যমুনা নিউজ